আমরা আমাদের প্রতিদিনের জীবনে কত ইচ্ছেই তো পোষণ করে থাকি ইচ্ছে দিয়ে ইংরেজিতে কথা বলতে হলে আমরা উড লাইক টু ব্যবহার করে করব হয়ে যাক ইচ্ছে দিয়ে কিছু বাক্য আমি যেতে চাই I would like to go I would like to go আমি তার সাথে দেখা করতে চাই I would like to meet him I would like to meet him আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাই I would like to thank you I would like to thank you আমি কেনাকাটা করতে চাই I would like to shop I would like to shop আমি নিজেকে ব্যাখ্যা করতে চাই I would like to explain myself I would like to explain myself আমি একজন শিক্ষক হতে চাই I would like to become a teacher I would like to become a teacher আমি আপনাকে প্রায়ই দেখতে চাই I would like to see you more often I would like to see you more often আমি শাহরুখ খানের সাথে দেখা করতে চাই I would like to meet the Shahrukh Khan I would like to meet the Shahrukh Khan আমি ম্যানেজারের সাথে দেখা করতে চাই I would like to meet the manager I would like to meet the manager আমি ইংরেজি শিখতে চাই I would like to learn English I would like to learn English আমি অনুশীলন করতে চাই I would like to practise I would like to practise আমি একটি রান্নার প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করতে চাই I would like to compete in a cooking contest I would like to compete in a cooking contest আমি একজন ডাক্তার হতে চাই I would like to become a doctor I would like to become a doctor আমি সর্বশক্তিমান আল্লাহর সৃষ্টি জগৎ সম্পর্কে আরও জানতে চাই I would like to know more about the creation of almighty Allah I would like to know more about the creation of almighty Allah এবার আপনি নিজে থেকে কিছু বাক্য তৈরি করে অনুশীলন করুন এবার শিখে নেব হ্যাভিং এর ব্যবহার ভাত খাওয়ার পর আমি কলেজে যাব having eaten rice will go to college having eaten rice will go to college গোসল করার পরে আমি বেডে যাব having taken shower will go to my bed having taken shower will go to my bed আমাদের কাজটি শেষ হওয়ার পরে আমরা ক্রিকেট খেলব having finished our work we will play cricket having finished our work we will play cricket পড়াশোনা শেষে আমি একটা চাকরি করার চেষ্টা করব having completed my study I will try for job having completed my study I will try for job বাজারে যাওয়ার পর আমি কিছু বই কিনব having gone to market I will buy some book having gone to market I will buy some book এবার আপনি নিজে থেকে কিছু বাক্য তৈরি করে অনুশীলন করুন